আপনাদের সফলতার মানে আপনাদের লাইফের আপনাদের জীবনের সফলতার গল্প জানাতে চাইলে আমাদের চ্যানেলে অবশ্যই প্রচার করুন ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে গরুর খামার ব্যবসা বাণিজ্য আরও ইত্যাদি অন্যান্য বিষয় তুলে ধরতে চাইলে আমাদের এসএসডি বিডি বাংলার চিত্রপুরী ইউটিউব চ্যানেলে অবশ্যই প্রচার করুন আমরা সর্বদাই প্রস্তুত আছি সবাই ভালো থাকবেন